আজকের ভিডিওটি একটু অন্য ধরনের আপনি আমার সম্মুখে যে জিনিসপত্রগুলো দেখছেন আসলে এগুলো আপনাদের আমাদের খুবই পরিচিত এবং খুবই নিকৃষ্টতম কেন নিকৃষ্ট আমরা অনেকে তাবিস্তমার দিয়ে ধর্ম ব্যবসা হিসেবে পুজো করে নিয়েছি এবং এই ধর্মকে এই তাবিজ দোয়াকে পুঁজি করে নিয়েছি আমাদের জীবিকা নির্বাহ হিসেবে আসলে এমনটি নয় এবং ভালো কি জন্য এগুলো হচ্ছে কোরআনই আপনি যতই অবিশ্বাস করেন না কেন যে ব্যক্তি বিশ্বাস করে দিল থেকে এই কাজগুলো করবে ইনশাল্লাহ তার কাজ হয়ে যাবে তাই বন্ধুরা আজ আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ বানকাটা এবং খুবই গুরুত্বপূর্ণ জটিল বিষয় নিয়ে ভিডিও দেখাতে চলেছি আপনারা খুবই মনোযোগ সহকারে এবং খুবই পাক পবিত্র অবস্থায় ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আমল করার চেষ্টা করবেন আমি যেভাবে বলি সেভাবে আপনি কোথাও কারো কাছে গিয়ে ধার পাততে হবে না ইনশাআল্লাহ তাই বন্ধুরা সর্বপ্রথম যে ব্যক্তির জাদুটোনা আছে আপনি বান কাটবেন কার জন্য এবং আপনি কার কাছে যাবেন বান কাটার জন্য যখন আপনি বিপদগ্রস্ত হয়েছেন কিসের মাধ্যমে জাদুটোনার মাধ্যমে এবং আপনি যে জাদুটোনা গ্রস্ত হয়েছে সেটা বুঝবেন কিভাবে আমরা অনেকে হাজিরা দেখি অনেকে অনেকভাবে বলি আপনি জাদুগ্রস্ত সর সবচেয়ে বেশি জাদুগ্রস্ত আপনি কিনা আপনি সবচেয়ে বেশি বুঝবেন কিভাবে আপনি খুবই সহজভাবে আপনি বুঝবেন কিভাবে আপনি জাদুগ্রস্ত কিনা আপনার যদি কোনো কিছু ভালো না লাগে আপনার যদি কোরআন শরীফ শুনতে যদি খারাপ লাগে আপনার যদি পাঁচ অক্ত নামাজ পড়তে যদি খারাপ লাগে আপনার যদি ঘুমাতে সমস্যা হয় আপনি ঘুমে যদি আবল তাবল বেশি বেশি দেখেন এবং আপনার যদি কোনো ধরনের ওষুধপত্র কাজে না আসে আপনার রোগ বিধি ভালো হচ্ছে না বিভিন্ন চিকিৎসার মাধ্যমেও আপনি শেষ পর্যন্ত ল্যাবে গিয়ে দেখেছেন পরীক্ষা করে পরীক্ষায় কোনো সমস্যা ধরা পায়নি কিন্তু আপনার ভিতরে ভিতরে জ্বালা যন্ত্রণা হচ্ছে শুল মারার মতন হচ্ছে এবং গলার মধ্যে আটকানো আটকানো মনোভাব হচ্ছে এবং সত্যি সত্যিও মাঝে মধ্যে হচ্ছে এই ধরনের যদি কোনো ধরনের সমস্যা পাওয়া যায় আপনি বুঝে নেবেন আপনি জাদুগ্রস্ত আপনার উপর কেউ জাদু করেছে কিংবা অতি মাত্রা সময় আপনার অতিমাত্রা সে জাদুর প্রভাব থাকার কারণে আপনার রক্তের সাথে মিশে গিয়েছে অথবা আপনি কোনো খানা পিনা খাওয়ার সময় কারো জিনের নজর পড়েছে বা মানুষের নজর পড়েছে সেগুলো থাকতে থাকতে আপনার ভিন্ন আকারে রূপ ধারণ করেছে সেটা হচ্ছে জাদু মানুষের জিনের নজরের পর থেকে থাকতে থাকতে যখন সেটা বেশি দিন হয়ে যায় তখন সেটা জাদুর আকারে রূপ ধারণ করে সেটা জটিল হয়ে যায় অনেকে আমরা সেটা ব্যাখ্যা করি আপনাকে অমুকে জাদু করেছে আসলে জাদু করেছে অনেকে জাদু করে থাকে আবার বেশিরভাগের সেটা থাকতে থাকতে পুরানো হওয়ার কারণে সেটা জাদু হিসেবে রূপান্তর হয় তাই বন্ধুরা যেভাবে হোক আপনার যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনি নিজে বান কেটে নেবেন এভাবে এবং আপনি এই বানটোনা যদি কারো কারো কারোর যদি কোনো বান্টনা বা জিনের নজর বা জাদুটোনা বা কেউ যদি পাগল হয়ে যায় এই জাদুটোনার কাটতে গিয়ে আপনি আমার এগুলো যদি ব্যবহার করেন আমলটি যদি ব্যবহার করেন ব্যবহারিক আমলগুলো যদি আপনি ব্যবহার ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে এবং প্রমাণসহ সেটা আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে তাই বন্ধুরা দেরি না করে আমি আপনাদের সম্মুখে অসর্বপ্রথম যেই জিনিসগুলো দিয়ে আমি সর্বপ্রথম বান কাটবো সেটা দেখাবো আমাদের কি কি লাগবে বান কাটার জন্য এক বোতল পানি দুই নম্বর তিনটা গরুদের এক নম্বর তিনটা আগরবাতির প্যাকেট তিন নম্বর এক শিশি সরিষা তেল চার নম্বর তাগা পাঁচ নম্বর তিনটা মাদুলি তাবিজের মাদুলি ছয় নম্বর আপনাদের কিছু পেপার লাগবে এই পেপারের সাইজগুলো হচ্ছে আপনি কাটার পূর্বে আপনি আঠারো টাকা কিংবা বিশ টাকার এক দিস্তা খাতা নিয়ে নেবেন এই সাইজের মাঝারি সাইজের এগুলাকে আপনি আট ভাগে ভাগ করবেন এবং কই পিস করবেন মোট এগারো পিস এখানে দেখেন এগারো পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক পিসে পাবেন আপনি টুকরো করলে চারটি করে তাহলে চার এগারো চুয়াল্লিশ আমার এখানে বান কাটার জন্য পেপার লাগবে এই ছোট সাইজের এই সাইজের পেপার লাগবে মোট বিয়াল্লিশটি একুশটি পোড়ানোর জন্য একুশ দিনে এবং একুশটি প্রতিদিন ফজর নামাজের পরে খাওয়ানোর জন্য তাই বন্ধুরা আমি সব কিছু না লিখলেও প্রত্যেকটি আইটেম থেকে আপনাকে লিখে বলে দিব এবং কোন কোন সোরা লাগবেন সেটাও বলে দিব ইনশাল্লাহ আপনি সর্বপ্রথম এই এগারোটি কাগজ চার টুকরা করে করবেন এভাবে একসাথেও করতে পারেন আপনি কেটে ফেলবেন মাঝখানে এরপর মাঝখানে আবার দুই দুই ভাজে কাটবেন তাহলে বন্ধুরা আমরা বাইশ চুয়াল্লিশটি কাগজ পেয়েছি এই চুয়াল্লিশ থেকে দুইটা বাদ দিবেন এক পাশে রাখবেন এই দুটা এগুলো পরে কাজে লাগবে একুশটি কাগজ বিসমিল্লা সহকারে একটি আকৃতি লিখব এবং সেটার উপর কি লিখবো আপনারা দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এভাবে প্রথমে একটি লিখবেন লেখার পরে এখানে লিখবেন একটি আয়াত ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বন্ধুরা খেয়াল করেন প্রথমে আমি এক আগস্টি এই কোনা থেকে অমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা এই কোনা পর্যন্ত এসেছি এরপরে এই কোনা থেকে এই কোনা পর্যন্ত এসেছি ইল্লা লিয়া আবুদিন অর্থাৎ ক্রস করে এইভাবে আপনি একুশটি লিখবেন এইভাবে আপনি একুশটি লেখে রেখে দিবেন এভাবে এগুলার কাজ রয়েছে রেখে এরপরে বন্ধুরা আপনাদের নিতে হবে চারটি প্যাকেট যেহেতু জিনিস রেট বেশি হয়ে যাওয়ার কারণে এরা একটি হাস্যকর বিষয় সাতটি কাটি দিচ্ছে না রেট কিন্তু দশ টাকা করেই নিচ্ছে এরা ছটি করে কাটি দিচ্ছে তাই বন্ধুরা আপনারা প্যাকেট চারটি নেবেন তাহলে আপনার যদি ছটি করে নেন আঠারোটি হবে তিনটি শর্ট পড়বে হবে না এভাবে কাটি একটা নেবেন নেওয়ার পরে উপর করে রাখবেন এভাবে দিবেন মুড়িয়ে ফেলবেন এভাবে বান দিবেন এভাবে একুশটি সব মুড়িয়ে ফেলবেন মুড়িয়ে এভাবে রেখে দিবেন এরপরে একুশটি আপনি আয়াত লিখবেন কি লিখবেন আমি বলবো সুরাফা আতিহা একটাতে লিখবেন সুরাফা আতিহা আর একটাতে লিখবেন এগারো সুরা অর্থাৎ সুরাফা আতিহা থেকে সুরা নাচ পর্যন্ত লিখবেন কি দিয়ে লিখবেন এ ধরনের একটা আমি বানিয়ে দেখিয়েছি আপনারা ওখান থেকে বানিয়ে একটা কলম বানিয়ে নেবেন ক্যান দিয়ে একটা কলম বা ঢাল দিয়ে একটা গাছের ঢাল দিয়ে একটা কলম বানিয়ে নেবেন এবং জাফরান কালি এটা ব্যবস্থা করে নেবেন এটা লাইব্রেরিতে পাওয়া যায় বিভিন্ন দোকানে পাওয়া যায় বিশেষ করে লাইব্রেরির দোকানে পাওয়া যায় এগুলো নেবেন এক নম্বরটা নেবেন নিয়ে আপনি প্রথমে একটা লিখবেন এভাবে একুশটা লিখবেন প্রথমে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা খুব সুন্দর লেখা হচ্ছে আপনারা এভাবে লিখে নেবেন অন্য কোনো কলম দিয়ে লিখবেন না এভাবে প্রথমে বিসমিল্লাহ রহমান রাহিম লিখবেন লেখার পরে সুরাফাতিয়া লিখবেন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন এভাবে একুশটা লিখবেন অথবা আপনি এভাবে সুরা ফাতে একুশটা যদি না লেখেন তাহলে এগারো সুরা লেখার পরে আপনি আয়াতুল কুরসি লিখবেন ইসমে আজমে লিখতে পারেন মোটামুটি একুশ কোন আমলার আয়াত লেখলেই হল এভাবে মুড়িয়ে রাখবেন একুশটি আর ফজরের নামাজের পরে প্রতিদিন এক গ্লাস বোতলের পরানো পানি থেকে এভাবে চুবিয়ে খাবেন পানিগুলো এগুলো হেফাজতে পুকুরে বা কাগজগুলো উপরে স্থানে রেখে দিবেন তেলগুলো পরাবেন আপনি সর্বপ্রথম সোরা ইয়াসিন যদি জানেন সোরা ইয়াসিন পরবেন আপনি যে সোরা ফাতে জানেন সোরা ফাতেয়া পরবেন আপনি আয়াতুল কুরসি পারলে আয়াতুল কুরসি পরবেন আপনি বিভিন্ন আয়াতের শেফা আয়াতের ফজিলত এগুলো সবগুলো পরে ফুক দিবেন এভাবে রেখে দিবেন এবার পানিও এভাবে ফুক দিয়ে রেখে দিবেন এবার আসুন এগুলা কিভাবে ব্যবহার করবেন আপনি এই পানিগুলো আপনি এই পানিগুলো ব্যবহার করার পূর্বে বড় একটা পাত্রের মধ্যে ভাজ করে রাখবেন এই পানিগুলো আপনি একুশ দিন গোসল এবং পান করবেন এবং ঘরের চারিদিকে ছিটাবেন সময়টা হচ্ছে মাগরিবের পরে আপনি অথবা ঘুমানোর আগে চারিদিকে ছিটিয়ে দিবেন এই পানিগুলো এবং একুশ দিন পর্যন্ত এগুলো পানি আপনার জীবিত রাখতে হবে ভাঁজ দিয়ে ভাঁজ দিয়ে এবং প্রতিদিন আপনি আমলের সোরাগুলো পরে পরে এখানে ফুক দিবেন আমি আমার পক্ষ থেকে যদি আমলের ব্যাপারে বলি আপনি দ্বিধা দ্বন্দ্ব পড়ে যাবেন এজন্য যত আমলের আয়াত আছে আপনি পরে ফুক দিয়ে ব্যবহার করতে পারেন আর এই তেলটা কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন এশারের নামাজের পরে ঘুমানোর আগে সামান্য তেল সামান্য পানি তেলের পরিমাণ হবে একটু বেশি পানির পরিমাণ একটু কম মিক্স করে মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছে করে ফেলবেন মাথা থেকে পা পর্যন্ত মুছে করে ফেলবেন এই দুটার কাজ শেষ এটার কাজ হচ্ছে একুশটি মোড়ানো তাবিজগুলো প্রতিদিন আসার নামাজের পরে যায় নামাজে বসে পশ্চিমমুখী হয়ে একটা স্টিলের প্লেটের উপরে মোমবাতিটি রেখে স্টিলের প্লেটের উপর মোমবাতিটি রেখে একটু করে সরষের তেল এভাবে লাগাবেন লাগাইয়ে নিয়ত করে জ্বালাই ফেলবেন এভাবে ধরে ধরে ধরে ধরে শেষ পর্যন্ত জ্বালিয়ে ফেলবেন এভাবে প্রতিদিন আসার পর একটা করে একুশ দিনে একুশটি জ্বালাবেন তারপর আপনি মাদুলুই তাবিজ কি লিখবেন আপনি মাদুলিতে তাবিজ লিখবেন একটাতে আয়তুল কুরসি একটাতে লিখবেন আয়তুল কুরসি আরেকটাতে একটাতে লিখবেন চারকুল আরেকটাতে একটাতে লিখবেন সোরা হাসরের শেষ তিন আয়াত সোরা হাসরের শেষ তিন আয়াত আপনি এই তিনটা থেকে যে কোনো একটা গলায় এবং যে কোনো একটা ডান হাতে এবং যেখানে একটা কোমরে বাঁধবেন এবং এই তাকাগুলো দিয়ে বাঁধবেন চাইনা তাকা এক নম্বরটা নেবেন আমি আপনাদেরকে তাবিজ একটি লিখে দেখাচ্ছি প্রথমে লিখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপর লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপর লিখবেন দরুদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপর লিখবেন আয়াতুল কুরসি অথবা কুল অথবা সুরাহাসের শেষ তিন আয়াত আমি সুরাহাসের শেষ তিন আয়াত দিয়ে একটি তাবিজ লিখতেছি বন্ধুরা দেখুন এই মাদুলিতে সর্বপ্রথম মাদলিতে তাবিজ ঢোকানোর পূর্বে আপনি এগারোবার দরুদ শরীফ পড়বেন এগারোবার দরুদ শরীফ পরে মাদুলিতে ফুক দিয়ে তারপরে মাদুলির ভিতরে তাবিজটি এভাবে ঢুকাবেন এবং মোমবাতি দিয়ে মুখ বন্ধ করে দেবেন যদি হাতের হয় হাতের জন্য আন্দাজ করে বেঁধে ডান হাতে দিবেন আর যদি কোমর হয় কোমরে আর গলা হলে গলা এভাবে তিনটি তাবিজ বাঁধবেন শেষে যে দুইটি কাগজ ছিল সেই দুটি কাগজ এক টুকরা করবেন একটাকে দুটি করে মোট চারটি করবেন এবং প্রত্যেকটিতে আয়াতুল কুরসি লিখবেন বিসমিল্লাহ সহকারে লিখে লিমিটিং করে আপনার ঘরের চার কোণে চারটি লটকিয়ে দিবেন এভাবে লিখবেন বন্ধুরা এভাবে চারটি কাগজ লিখবেন সম্মানিত প্রিয় দর্শক তাহলে আমরা এই পানি পড়াগুলো কিভাবে ব্যবহার করব গুছল ঘরে চারিদিকে ছিটানো এবং পান করা একুশ দিন পর্যন্ত এগুলোই ব্যবহার করা লাগবে দুই নম্বর এগুলো তেলগুলো কীভাবে ব্যবহার করবো এশার নামাজের পরে আপনি সামান্য পানি পরা নিয়ে আর তেলের পরিমাণ একটু বেশি নিয়ে কাপ কিংবা প্লেটের মধ্যে মিক্স করে মাথা থেকে পা পর্যন্ত প্রতিদিন মালিশ করবেন একুশ দিন পর্যন্ত সামান্য সরিষা পরার তেল লাগিয়ে মোমবাতি একটি প্লেটের উপর রাখবেন পশ্চিমমুখী বসে এশারের নামাজের পর আর নিয়ত করে এভাবে জ্বালিয়ে ফেলবেন পোড়াটা এভাবে একুশ দিন একুশটি জ্বালাবেন তারপর আয়তুল করছি চারটি লেখে লিমিনেটিং করে ঘরে চার কোণে চারটি দিয়ে দিবেন তারপর প্রতিদিন এভাবে সোরা ফাতে একুশটি লেখে ফজর নামাজের পরে পরানো পানি থেকে গ্যালাসের মধ্যে নিয়ে চুবিয়ে এই পানিগুলো খাবেন এটা কোথাও হেফাজতে রেখে দিবেন বা মাটিতে পুঁতে ফেলবেন আপনি এই তাবিজগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কি লিখবেন আয়েতুল কুরসি সোরা হাসের শেষ তিন আয়াত অথবা চারকুল লিখে ছোট ছোট করে লিখে বা আপনি যদি লিখতে না পারেন আপনাদেরকে একটা বুদ্ধি দিই কোরআন শরীফের বা সোরার উপরে আপনি পাতলা একটা কাগজ রেখে লিখে তারপরে মাদুলির মধ্যে নিবেন তারপর মাদুলিতে ভরাট করে দিবেন একটা ডান হাতে দিবেন আর একটা কোমরে দিবেন আর একটা গলায় দিবেন তিনটা মোট এই তিনটা আর চাই না টাকাগুলো নেবেন এভাবে এভাবে যদি আপনি একুশ দিন ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার পান কেটে যাবে আপনার স্বস্তির অনুভব হবে সম্মানিত প্রিয় দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ আপনার কারণে আমার কারণে যাতে ভিডিওটি অন্যদেরও পৌঁছে এবং অন্যরাও যাতে উপকৃত হতে পারে এই দোয়া এবং এই আশা রাখি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত